তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন শিখব যেটার মাধ্যমে আমরা ফাইবারে সার্ভিস প্রোভাইড করে আর্নিং করব তো আমরা চাইলে নিজেদের জন্য ইউটিউব চ্যানেল খুলে সেখানে আমরা আমাদের ভিডিও বুস্ট করে আমাদের চ্যানেলটা বাড়ায় নিতে পারি অথবা বায়ারদের জন্য কাজ করেও আমরা ইনকাম করতে পারি তো আমরা আজকে সহজভাবে ফাইবারে চলে যাই ফাইবার ডট কম এখানে দেখেন খুব একটা মানুষ বলতে আপনারা যে সার্ভিসগুলো দিতেছেন সেম সার্ভিসের মতোই এখানে এটার কিন্তু চাহিদা প্রচুর আছে দেখেন একটু YouTube video video video ads ads লিখলে হবে ওকে আমি ইউটিউব ভিডিও অ্যাডস লিখলাম তো এখানে চল্লিশ হাজার সার্ভিস দেখাইতেছে ওকে তো এটা Google ads YouTube video ads okay চল্লিশ হাজার সার্ভিস দেখাইতেছে এখানে দেখেন মোটামুটি একজন টপ রিলেটেড এই একজন টপ রিলেটেড এখানে আরও অনেক ভিডিও আছে সেগুলাও দেখতে পারবেন আপনারা এখানে এখানে লেখছে I'll set up Google ads for YouTube video এটা টপ রিলেটেড সেলার হয়ে গেছে এটা ভেবে পাকিস্তানি হবে তো টপ রিলেটেড আঠারো সালে আসছে ষোলোশো কাজ করছে তিনি কাজটা করে কিনে ইউটিউব ভিডিও অ্যাড এটা হ্যাঁ ইউটিউব ভিডিওয়ার্স ইউটিউব ভিডিওয়ার্স ইউটিউব আর্টস শুধু অ্যাড ক্যাম্পেইন নিয়েই কাজ করে আর অন্য কোনো কাজ করে না শুধু অ্যাড ক্যাম্পেইন এটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর সবগুলোই মূলত অ্যাডের তো এটা করেই তিনি কিন্তু এখান থেকে ভালো টাকা আর্ন করতেছে এরকম যদি আপনারা দেখেন মোটামুটি এই সার্ভিসটা দেখি এখানে পাঁচটা অর্ডার চলতেছে তো ফাইবার এখানে চুজও করছে ওকে তো লেখছে I will I will Google ads viral promote your video organic growth তো আমরা যদি এখানে ইউটিউব ভিডিও বুস্ট দিয়ে দিই দেখি বুস্টে কীরকম আসে বুস্ট বুস্টে দেখেন নয় হাজার সার্ভিস আছে এখানেও কাজ পাওয়া যাচ্ছে তার মানে এখানে অনেক কাজ আছে আর কি প্রতিটা কিওটের আন্ডারে দুইশো কাজ করছে কততে আইসে নয়টা কাজ রানিং আছে organic YouTube video promotion and boost okay আঠারোতে আছে চারশো কাজ করছে লেভেল টু সেলার আর এটাতে কিন্তু আমরা সারা জীবন করতে পারবো যেমন আমরা অর্গানিক যে বলি না ফেকভাবে সাবস্ক্রাইবার তারপরে ওয়াচ টাইম এগুলো যে আমরা কালেক্ট করি সেগুলো কিন্তু আসলে একটা সময় ওটা ব্যান্ড হয়ে যাবে বা ওই সার্ভিসটার কাজে আসবে না বা আপনি দিতে পারবেন না তো এটা টোটালি বন্ধ হয়ে যাবে তো হয়তো আপনি দুই এক বছর ভালোভাবে খাইতে পারবেন তারপরে আর খাওয়া হবে না ঠিক আছে হয়তো গিক ওটা উঠে যাবে তো কিন্তু আর এটার কাজটা কখনো শেষ হবে না এটা গুগলের মাধ্যমে মানে গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে আমাদেরকে মূলত অ্যাড ক্যাম্পেইন রান করে বুস্ট করতে হবে বা আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে আরও মানুষকে দেখানোর জন্য তো এই কাজটা কিন্তু কোনোদিন শেষ হবে না আপনাকে সারা জীবন করতে হবে আর এখানে যদি একটা সার্ভিস এখন লঞ্চ করেন তো এটা ভালো একটা পজিশনে যাবে গা জনে মানুষ গিক দিতে দিতে আপনি ভালো পজিশনে চলে যাবেন গা তো এক বছর পরে আপনার স্থান কোথায় থাকবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন কারণ এখানে দেখেন ইউটিউব ভিডিও বুস্ট বা ভিডিও অ্যাডসের সার্ভিস এখন আছে চল্লিশ হাজার কারণ এটা জনপ্রিয় না হইলে কিন্তু এখানে চল্লিশ হাজার মানুষ কিন্তু কাজ করে না দেখি অনলাইন দেখো জন আছে যেমন আমরা ওয়ার্ড প্রেস নিয়ে যারা কাজ করতেছি যারা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওইখানে ক্যাটাগরি দেখলে আপনি তো অবাক হয়ে যাবেন প্রায় এক লাখ প্লাস সার্ভিস আর আমরা তো এসিও জানি এখানে ফার্স্ট পজিশনে না আসলেও মনে করেন পাঁচ নাম্বার পজিশনে আসতে পারবো কোনো সমস্যা নাই তো যেহেতু এখানে সার্ভিস অনেক তিন হাজার অনলাইনে থাকে তো আপনি এখানে আসতে পারবেন আর যারা এখানে আসছে দেখেন ইউটিউবের ভিডিও নিয়েই কাজ করতেছে দেখেন সাতটা কাজ রানিং আছে তো এখানে দুই হাজার বিশে আসছে ছয়শো কাজ করছে তিনি কাজই করতেছে গুগল অ্যাড নিয়ে গুগল অ্যাডে নিয়ে দেখেন YouTube video ads YouTube video শুধু ভিডিও অ্যাডস আর কোনো কাজই করে না তারা দেখছেন শুধু ভিডিও অ্যাড একটা কাজই দুইটাভাবে উপস্থাপন করছে একটা হলো ভিডিও বুস্ট আর একটা হলো গুগল গুগল অ্যাডওয়ার্ক দিয়ে ই করতেছে মানে একটা কাজই মানে যেই বুস্ট সেই অ্যাড ক্যাম্পেইন একই কাজ তো একই কাজ ঘুরে ফিরে অনেকভাবে সার্ভিস দিতেছে দিয়ে এখান থেকে ইনকাম করতেছে এখানে তিনি ইউএসের জন্য করতেছে আর প্রতিটা বায়ারের কিন্তু এখন চাহিদা মূলত ইউটিউবের অ্যাড ক্যাম্পেইনের উপরে ঠিক আছে যে কোনো বায়ার আসলে এটা এখন চায় তো আমরা তো দেখতে পাইলাম যে এখানে সার্ভিসগুলো কীরকম আছে বা এরকম পাওয়া যাইতে পারে এখানে তারা শুধু একটা সার্ভিস নিয়ে কাজ করতেছে আপনি চাইলে এরকম সার্ভিস একটা দিতে পারেন তো যাই হোক সার্ভিস দেওয়ার আগে আমাদের কাজটা শিখতে হবে এটা কিভাবে করতে হয় তো তো এটা করার জন্য আমরা যেটা করব আমি এন বাটনটা কেটে দিই তো আমরা আমরা প্রথমে আমাদের একটা গুগল অ্যাডক অ্যাকাউন্ট লাগবে বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে এই কাজটা করার জন্য তো আরও কিছু জিনিস লাগবে আপনার বাইরের কাছে যখন আপনি এই কাজটা নেবেন তখন আপনার কিছু জিনিস লাগবে মাসবি এই জিনিসগুলো ছাড়া আপনি কাজটা শুরু করতে পারবেন না তো আপনার বাইরের রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে এই কয়টা প্রথমে নেবেন হচ্ছে ওকে আমি লিখে ফেলি এখান থেকে প্রথমে নেবেন YouTube video link YouTube video link দুই নেবেন হচ্ছে এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বাইরের কাছে যখন কাজটা শুরু করবেন তখন বায়ার ক্যাম্পেইন রান করবেন তখন আপনার এই জিনিসগুলো থাকা প্রয়োজন নইলে আপনি কাজটা শুরু করতে পারবেন না টার্গেটেড লোকেশন বলবেন বায়ারকে যে তোমার টার্গেটেড লোকেশন কোথায় তাহলে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন লোকেশন তিন নাম্বারে নেবেন হচ্ছে তিন নাম্বার নেবেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক চার নাম্বারে নেবেন হচ্ছে চার নাম্বারে নেওয়া যাইতে পারে ডেলি বাজেট কত এটা জেনে নেবেন daily budget daily budget daily budget পাঁচ নাম্বারে নেবেন হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডস আর ছয় নাম্বারে নেবেন হচ্ছে গুগল গুগল অ্যাডস অথবা অ্যাড অ্যাকাউন্টের বা অ্যাডক অ্যাকাউন্টের গুগল অ্যাডক অ্যাড ওয়ার্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাক্সেস তো এই কয়টা হলে আপনি কাজটা ফুলভাবে করতে পারবেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না আর যখন আপনার গুগল অ্যাক্সেসটা পেয়ে যাবেন তখন বাইরের কার্ড থেকে আপনি মূলত এই অ্যাডটা রান করতে পারবেন অবশ্যই এই কয়টা আপনার মাসবি লাগবে এটা অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন তো যাই হোক আমরা চলে যাব এখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের নিজস্ব বা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা বলতে থাকে আমরা এখানে লিখতে পারি ads dot ad dot Google dot com এটা লিখলে আপনারা প্রথমে একটা সাইট পাবেন বা ওয়েবসাইট পাবেন অথবা ওইটা লিখলে আপনারা চলে আসতে পারেন এই এখানে ঠিক আছে আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যত সমস্যায় যেন না পড়েন কোনো প্রকার তো আমি অ্যাডোকের লিঙ্কটা দিয়ে দিলাম আপনাকে বায়ার্স অ্যাকাউন্টের লিঙ্কটা দিলাম এখানে দেখেন অনেক কিছু আসবে এখানে স্টার নাও স্টার নাও এখানে কোনো কিছুতে ক্লিক করবেন আপনি এখান থেকে সাইন আপে বা সাইন ইনে ক্লিক করবেন আপনারা সাইন ইনে ক্লিক করার পর প্রথমে আপনারা যখন নতুনে আসবেন তখন এখানে এরকম আসবে ঠিক আছে এই দুইটা থাকবে না কারণ আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো আমি যেটা করব এখান থেকে সাইন আউট করে দেবেন দাঁড়ান একটা লগ আউট করি লগ ইন করে আমি সাইন আপ করে দিই সাইন আউট করে দিই যাতে বিষয়টা বুঝতে পারেন সাইন আউট ওকে এবার আমি যে কোনো একটা জিমেল এখান থেকে ওপেন করি ধরেন এই ব্রাউজারে আসি অ্যাডস ক্যাম্পেনে যাই এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট আমি এটা সাইন আউট করে দিই এটা তো সাইন আপ করা দরকার নেই ওকে আমি আমার একটা জিমেল নেই যেখান থেকে আমার অনেকগুলো জিমেল আছে আর কি কোনটা নেওয়া যায় দেখি একটু আসতেছে না সবগুলো আমি আপাতত ওকে রাজু আহমেদ আট আট সাত সাত জিমেল এটা লগ ইন করে ফেলি অ্যাড অ্যাকাউন্টে ওকে এবার এখানে তো আসবে সাইন ইনে ক্লিক করি এবার আমার বাকি জিমেলগুলো শো করতেছে না কেন আজব তো অ্যাড অ্যাকাউন্টে এবার ক্লিক করি ক্যান্সেল লাগবে না এটা আমার সেম সাইন আউট তো হইতেছে না আর সব তো যাইতেছে তো আপনারা যদি ফার্স্ট টাইম হন বা প্রথমে হন তাহলে আপনারা এখানে নিয়ে আসবে না আমি এখন যে জায়গায় যাব সেই জায়গায় নিয়ে আসবে ধরেন আমি ক্রিয়েট করব এখান থেকে তো ক্রিয়েট এখান থেকে দ্বিতীয় নাম্বার ক্রিয়েট করতে গেলে এরকম করতে হয় কিন্তু আপনারা যখন ফার্স্ট টাইম আসবেন এরকম নতুনভাবে আসবে এরকম আসবে ঠিক আছে এরকম আসবে বা সুইট অ্যাকাউন্ট আসতে পারে ঠিক আছে তো আমার পুরাতনটাও ডিলিট করে দেওয়া যায় কিনা দেখি পুরাতনটা না এটাই থাক তো এরকম আসলে বা এখান থেকে আমরা যেটা করব এখান থেকে সুইট টু এক্সপার্ট মোড এখানে আপনারা ক্লিক করবেন তো আমার এখানে কারো কি একদম নতুন জিমেল আছে ওইটুক দেখা দেখালে মনে হয় বেটার হয়তো কারণ যদি আবার আটকে যান তখন আরেক ঝামেলা কারো কি একদম নতুন জিমেল হ্যাঁ, আছে ওকে শেয়ার করো তাহলে তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্টটা করি ওকে ক্রমতে চলে যাও হ্যাঁ এখানে মাউসটা আমাকে দাও ওকে একটা হবে এখান থেকে সমস্যা নাই একটা হবেই দাও আমাকে মাউসটা দাও ads dot Google dot com ads dot Google dot com আমরা ফার্স্ট টাইম এখানে আসবো আসার পরে সাইন ইনে এখানে ক্লিক করবো দেখছেন এরকম আসবে নিউ আমরা যেখানে এখানে সুইটে ক্লিক করবো না আমরা অ্যাড এ নিউ অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো এখান থেকে অ্যাড এ নিউতে ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নেবে ওকে দেখছেন আমি যে জায়গায় আসছি সেই জায়গায় চলে আসছি তো আমরা এখান থেকে যেটা করব নিচের দিকে আসবো নিচের দিকে এখানে দেখেন লেখা আছে are you are you a professional marketer হ্যাঁ ইয়েস আমরা এখানে দিব সুইট টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করব ওকে এক ধাপ চলে গেল এবার হাসি হচ্ছে তৃতীয় ধাপে তোমার তো নেট অনেক প্রবলেম তো আমাদের অ্যাডের এখানে নিয়ে আসবে এটা এগুলো হচ্ছে অ্যাড আমরা এখানে কোনো জায়গায় ক্লিক করব না আমরা দেখেন এখানে লেখা আছে create an create an account without campaign মানে ক্যাম্পিন ছাড়া তুমি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছ হ্যাঁ আমি এটা এখানে ক্লিক করব বা আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি কোন দেশি ধরেন আমরা যেহেতু আমাদের কার্ডগুলো ইউএসের তো আমি ইউএসএরগুলো সিলেক্ট করতে পারি যেহেতু বাংলাদেশে কোনো কার্ড আমাদের সাপোর্ট করে না এখানে কোনো বাংলাদেশে কোনো কার্ডও নাই ঠিক আছে তো আপনার কারেন্সিটা এটা ইউএসের জন্য করি আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম এখানে টাইম জোনটা অটোমেটিকলি তারা নিয়ে নেবে এখানে এখানে কারেন্সিটা হবে ইউএসডি ওকে আমরা ইউএসডি রাখবো এখানে উপরেরটা সিলেক্ট করে দিবেন দিয়ে এবার সাবমিট করে ফেলবেন এবার আমি সাবমিটে ক্লিক করি হ্যাঁ শ্রাবণ সাবমিটে ক্লিক করো তো আমাকে ক্লিক করতে দিতেছে না ওকে ওকে ওকে কারেন্সি তো আমি সিলেক্ট করছিলাম ওকে এবার আমি সাবমিটে ক্লিক করি তো এটা বলতেছে কংগ্রাচুলেশন অলরেডি ডান তো আমরা এক্সপ্লোরে ক্লিক করে বেরিয়ে আসবো তার মানে আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে গেছে তো এবার দেখেন আমরা অনেক কিছু দেখতে পারবো বাকিগুলো আমার এখান থেকে স্টেপ করে ফেলি ঠিক আছে তো আমরা আমি এখান থেকে চলে যাই সুইট সুইটেন এক্সপার্ট মোডে আমরা একটা জিনিস আজকে দুইবার করে দেখতেছি ঠিক আছে যেহেতু আমাদের গুগল অ্যাড নিয়ে কাজ করবো জাস্ট শুধু ইউটিউব নিয়ে আদার্স ইকমার্স বা অন্য কোনো সার্ভিস আমরা দিতেছি না যদি ওইগুলো শিখি ওইটা আমরা আমাদের যখন এক ক্যাম্পেইনে ক্লাসগুলো হবে তখন আমরা ওইটা শিখবো এখন আজকে শুধু আমরা শিখবো শুধু ইউটিউবের অ্যাড বাকি কোনো কিছু না তো আমি এখান থেকে ক্রিয়েটে অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে আল মানে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এখানে আমি সিলেক্ট করে দিই আপাতত ইউএসএ আমি যেহেতু বাইরের জন্য খুলতেছি বাইরের কার্ড দিয়ে আমি অ্যাডটা চালাই দিব তো সব কিছু ঠিক আছে কন্টিনিউ ওকে ব্যাক করতে হবো কারেন্সি ঠিক আছে মাঝামাঝি একটু প্রবলেম করবই কিছু করার নাই আমার এখানে ক্লিক লাগে না কেন কারেন্সি দিই না ওকে আমার এই জায়গায় এই সমস্যাটা হইতেছে আমি প্রথম থেকে আসতে হবে আমাকে ওকে ক্যান্সেল কারণ প্রথম দু একবার এরকম হতে পারে আপনি যখন নতুন টাইমে খুলবেন তখন আর কোনো সমস্যা হবে না আমার এখানে প্রবলেম দেখাইতেছিল ঠিক আছে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি চাচ্ছি আরেকটা তৈরি করব আমি আমার জিমেল থেকে আরেকটা এটা আমি ডিলিট করে দিই ওকে সাইন ইন হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ এই যে আমি ডিলিট করে দিলাম এটুক দেখানোর উদ্দেশ্যই তো এটা না ডিলিট করে দিলাম একটা ডিলিট করে দিলাম আমার মেন অ্যাকাউন্ট তো আছে জিমেলের যে একটা অ্যাকাউন্ট আছে সেটা তো হয়েই গেছে ফার্স্ট টাইমে তাই না এখন আমি চাইলে নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি যদি ধরেন আপনি এখান থেকে আরেকটা তৈরি করলাম এটা তো আমার জিমেলে অলরেডি আছেই জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড তো আমি আরেকটা নিউ অ্যাকাউন্ট তৈরি করবো এখান থেকে তো আমি ক্রিয়েট এ নিউ ক্লিক করি তো এইভাবে নতুন আরেকটা তৈরি করা যেতে পারে তো আমি এক্সপার্ট মোডে চলে আসি মাঝে মাঝে ওই আমাদের ওই বিলিং ইনফরমেশনগুলো পূরণ করতে বলে তো ওইটা ছাড়া আমাকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে ওইটার আমার কোনো দরকার নাই আপাতত ওইটা আমরা লাস্টের দিকে হ্যাঁ, তখন তো আমরা যখন অ্যাডটা রান করব সাথে, সাথে আমরা টাকা আগে ডিপোজিট করতে হবে তারপরে আপনি অ্যাডটা রান করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? যেমন আমরা ফেসবুকে তো আমরা কার্ড শো করে দিয়ে চলে যাই, তাই না? টাকা তো কোনো ডিপোজিট করতে হয় না। মানে টাকা আগে মানে রাখতে হয় না। কিন্তু এখানে সেটা ক সেটা হয় না। এখানে টাকা রাখতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি অটোমেটিক না দিয়ে তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে অটোমেটিক দিলে আপনার কার্ড থেকে কাটবে আর যদি ম্যানুয়ালি করেন তাহলে আপনি টাকা আগে ডিপোজিট করবেন তারপরে আপনার অ্যাড চলবে তার আগে অ্যাড চলবে না বুঝতে পারছেন এখানে একটু ভিন্ন কিন্তু সিস্টেম এটা আরও সহজ আমার এখানে তো দেখি অনেক সমস্যা করে নেটে মানে আজকে মানে জেরেমি শুরু করছে আর কি আসো আসো এরকম করলে তো সমস্যা ওকে ক্রিয়েট সব কিছু ঠিক আছে ইয়াস এবার ঠিক হবে ডলার এটি থাকবে সাবমিট ওকে কংগ্রাচুলেশন জানাইতেছে মানে আমার এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে মানে প্রথমটা না তৈরি করতে গেলে দ্বিতীয়বার ওইটা ডিলিট করে আরেকটা করবেন তাহলে হয়ে যাবে তো আমার দুইটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে দেখেন কিছু জিনিস দেখতে হবে এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করার জায়গা এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো এখানে অনেক ধরনের অ্যাড আছে আমি সেগুলো বলতেছি তার আগে আমরা আমার আমি চাচ্ছি না এই অ্যাকাউন্ট থেকে রান এটা এখনও প্রোগ্রেস আছে আমি প্রথমটা থেকে রান করি মানে জিমেলের মেন অ্যাকাউন্ট থেকে আমি রান করি ওইটা থেকে করা যাবে কোনো সমস্যা নাই তো এখানে দেখাই আপনাদের কিছু জিনিস দেখাই এই যে এখানে দেখেন একটা চেলাইয়ের মতো আছে মানে টুলস বলে থাকি আমরা এটা ঠিক আছে টুলসে ক্লিক করবেন ফার্স্ট টাইমে আমি ডিপোজিটটা দেখাবো ধরেন আপনার বায়ারের কার্ড থেকে আপনাকে পেমেন্ট করতে হবে বা আপনার নিজস্ব কার্ড থেকে আপনি চাচ্ছেন পেমেন্ট করবেন মানে এখানে ডিপোজিট করবেন তাহলে সামারিতে ক্লিক করতে হবে বিলিং ইনফরমেশন থেকে সামারিতে তো আমরা সামারিতে ক্লিক করি আর এখানে মজার বিষয় হচ্ছে কি আপনি যখন আপনার এটা কমপ্লিটলি করবেন বা আপনার অ্যাডটা বন্ধ করে দিচ্ছে বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে এই টাকাগুলো কিন্তু আপনার কার্ডে আবার রিফান্ড করবে ঠিক আছে তো এখানে দেখেন আপনার বিলিং কান্ট্রি মানে আপনি যে কান্ট্রি থেকে এই কার্ডটাই করবেন সেটা দিবেন ধরেন এখানে যদি ইউএসএ থাকে ইউএসএ দিবেন ঠিক আছে কারেন্সি কোনটা আছে সেটা দিবেন এটা অর্গানাইজেশন এটা অবশ্যই অর্গানাইজেশন থাকবে মানে অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন এখানে আরও আছে অর্গানাইজেশন এটাই রাখবেন অর্গানাইজেশন রাখবেন এখানে ট্যাক্স যদি বাইরে যদি ট্যাক্স আইডি থাকে সেটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নাই ইন্ডিভিজুয়াল থা লাগবে না আমি অর্গানাইজেশন দিয়ে দিলাম তো এখানে আপনার কোম্পানির অ্যাড্রেস সব কিছু দিবেন ধরেন আমার এগুলো দিয়ে দিলাম আপাতত এমনি এখানে সব কিছু দেওয়ার পর এখানে কি আমি প্রথমে বলছি কি যদি আপনি অটোমেটিকলি পেমেন্ট করতে চান তাহলে অটোমেটিকলি আপনার কার থেকে টাকা কাটবে আর এটা যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এটা ম্যানুয়ালি করতে হবে তার মানে আপনাকে ডিপোজিট করার জন্য আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন তখনই টাকা কাটবে মানে অতিরিক্ত টাকা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনি ধরেন বিশ ডলার একটা অ্যাড রান করলেন সেখান থেকে আপনি বিশ ডলার ডিপোজিট করে রাখলেন তো বিশ ডলার শেষ হয়ে যাবে আপনার অ্যাডটা চলে যাবে আর কোনো ঝামেলা হবে না কিন্তু যদি কার থেকে যায় তাহলে অনেক ঝামেলা হয় আর কি তো অটোমেটিক দেবেন না ম্যানুয়ালি কাজ করবেন তো এটা ম্যানুয়ালি সেট করে কত ডলার ডিপোজিট করতে চান ধরেন পঞ্চাশ ডলার কার্ডের ইনফরমেশন দিবেন কার্ড কার্ড নেম দিবেন ধরেন কার্ডের নাম্বার ওকে কার্ড আমি একটা কার্ড দেখাই visa card type visa card sample sample বা মাস্টার কার্ডের স্যাম্পল কীরকম হয় এটা দেখানোর জন্য দেখেন একটা কার্ড দেখে আপনাকে এটা ধরেন আমাদের একটা মাস্টার কার্ড বা একটা ভিসা কার্ড যে কোনো কার্ডই হোক না কেন এই যে প্রথমে দেখেন একটা নাম্বার থাকতেছে কার্ডের মধ্যে দেখছেন যেমন এই যে two six seven one nine eight six zero eight three zero zero two zero two okay এটা হচ্ছে আমাদের কার্ড আমাদের এই নাম্বারটা এখানে বসাতে হবে আমার এখানে অনেকগুলো কার্ড আছে কারণ আমি অনেকগুলো কাজ করছি সেই কার্ডগুলো অটোমেটিকলি এখানে সেভ করা আছে তো আমি চাচ্ছি না এই কার্ডের সিরিয়ালগুলো দেখানোর জন্য তো এখানে ওই কার্ডের নাম্বারগুলো এটা দিবেন এটা হচ্ছে কার্ড নাম্বার ওকে তো এবার আসি হচ্ছে মাস্ট এটা ডেট ডেট মানে কত থেকে কত এক্সপার্ট ডেট এই যে এক্সপার্ট ডেট হচ্ছে এটা শূন্য সিক্স মানে দুইটা নাম্বার থাকবে ষোলো থেকে এটা হচ্ছে এক্সপার্ট ডেট বা মান্থলি ইয়ার ঠিক আছে মান্থলি ইয়ার মান্থলি ইয়ার এখানে মান্থ আছে এখানে ইয়ার আছে এটা দিবেন হচ্ছে এটা সবগুলো কাটেতে এই অপশনটা পাবেন আপনি ডাচ বাংলা অফিস থেকেও যদি কাজ নেন অথবা ইসলামী ব্যাংক থেকেও নেন সবগুলো কাটে সেম থাকবে কোনো পার্থক্য নেই এটা থাকবে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আমরা বলে থাকি সিপিসি মানে সিবিসি এটা কাস্ট কার্ডের পিছনে থাকে ঠিক আছে হয়তো তিন তিন ডিজিটের হয় চার ডিজিটের হয় এ হয়তো এটা হবে সম্ভবত এটা আমাদের দেখাচ্ছে না পিছনের মানে কার্ডটা আমি দেখতে পাইতেছি না তো হয়তো আপনার পিছনে থাকবে লেখাই থাকবে সিবিসি নামের অপশনটা কার্ডে যখন আপনারা দেখবেন কার্ডটা দেখলে বুঝতে পারবেন সিবিসিটা কি কার্ডের মধ্যে লেখা থাকে এটা দিয়ে আপনাকে যেটা করবে টার্ম অ্যান্ড কন্ডিশনটা কমপ্লিট করে সাবমিট করে দিলে আপনার একটা রেকর্ড চলে যাবে বাইরের কাছ থেকে এখানে কার্ডটা অ্যাপ্রুভ করার পরেই আপনি ওইখানে পেমেন্ট রিকোয়েস্ট মানে ওইখানে বলবে যে পে করো পে অথবা অন্য কিছু লেখা আসতে পারে তো যেহেতু আমরা এখন ই করতেছি না যদি কোনো সময় এরকম হয় যে পে করতে বা ডিপোজিট ওখানে লেখাই থাকবে যে ডিপোজিট করো বা পে করো তো এখানে ক্লিক করে কত ডলার মানে কার থেকে আনতে চান সেটা উল্লেখ করে দিলে হয়ে যাবে আশা করি কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে তো আমরা আসি ওকে এটা হচ্ছে বিলিং ইনফরমেশনটা আশা করি বুঝতে পারছেন আর এইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড প্লেনার আমরা বলে থাকি এখান থেকে মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হয় বিভিন্ন ধরনের কিওয়ার্ড যেমন কোন কিওয়ার্ডের আন্ডারে কতগুলো মানুষ আছে এবং ওকে গট ইট ধরেন এখানে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে ধরেন বাংলাদেশেরটা আমি দেখতে পারি ধরেন আমি চাচ্ছি বাংলাদেশে এখন ডিজিটাল মার্কেটিংয়ে কীরকম চাহিদা আছে বা কীরকম মানুষ সার্চ করে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার একটা ভালো জায়গা আমি এখানে গেট রেজাল্ট এবং আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ডের ধারণাও নিতে পারেন ঠিক আছে দেখেন digital marketing monthly average search হয় হচ্ছে দশ হাজার থেকে এক লক্ষ মানে এক লক্ষ আর কি এখানে সার্চ হয় এখানে আরে ভাই সমস্যা করে এখানে কম্পিটিশন মিডিয়াম আছে আরও অনেক কিছু আছে তারপরে top of page bit ranking এটা সিপিসি বলতে পারেন আপনি মানে কত থেকে কত পার্সেন্ট পর্যন্ত আপনার কাছ থেকে প্রতিটা ক্লিকের জন্য নিতে পারে গুগল মানে কিছু কিছু আমরা গুগলে যখন অ্যাড দেখি ধরেন আমরা গুগলে যদি কোনো অ্যাড দেখি যেখানে আমরা দেখতে পারি ওই যে শ্রাবণের কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমরা যখন অ্যাড লেখে সার্চ করলাম তখন অ্যাড লেখা ছিল গুগলে মেদে তো ওইখানে যদি কেউ ক্লিক করে যখন ওই অ্যাডটা শো করবে যদি কোন দেশের কোন সিপিসি হতে পারে সর্বনিম্ন সিপিসি কত মানে সর্বনিম্ন একটা ক্লিকে কত কাটতে পারে এবং সর্বোচ্চ কত কাটতে পারে সেটা হচ্ছে এটা এখানে অনেক কিছু আছে আপনি মিডিয়ামগুলোই নেবেন বেশি ইগুলো নেবেন দেখেন ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড পাইলাম online marketing digital marketing agency marketing দেখেন অনেক কিওয়ার্ডের কিন্তু আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি আপনার এখান থেকে মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো কিওয়ার্ড রিসার্চের ক্লাস আমরা আসলে মূল ক্লাসে আমরা করব কারণ এখানে তিন ধরনের কিওয়ার্ড হয়ে থাকে ফেস ম্যাচ কিওয়ার্ড হয় তারপরে হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হয় আরেকটা হচ্ছে ফেস মাস একজ্যাক্ট ম্যাচ আর হচ্ছে ভুলে গেছি সব <laughs> তো যাই হোক তিন ধরনের কিওয়ার্ড হয় তো এখানে থেকে মূলত আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় তো আমরা এটা দেখব না আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে access okay access account and security চলে যাবেন তো আমার এমনি নেট প্রবলেম এখান থেকে আমি চাইলে আমার এই অ্যাকাউন্টে অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবো বা ম্যানেজার ই পাঠায় দিতে পারবো ঠিক আছে আবার বায়ারকে আপনি এখান থেকে ই করে দিতে পারবেন বায়ারকে যদি বলেন যে বায়ার কিছু কিছু বায়ার আপনাকে কার্ডের ইনফরমেশন দিতে চাইবে না তখন বায়ারের ইমেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে বাইরকে অ্যাডমিনের পদ দিয়ে আপনি এখানে কনফার্ম করে দিলে বা সেন্ড করে দিলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে সেই রিকোয়েস্টটা কমপ্লিটলিভাবে তিনি রিসিভ করলে আপনার এখানে অ্যাক্সেস তিনি পেয়ে যাবে তিনি চাইলে বিলিং ইনফরমেশন তার নিজের অ্যাকাউন্ট থেকে বা নিজের অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনার এখান থেকে কমপ্লিটলি করে ফেলতে পারবে তাহলে সমস্যা হলো না তো যাই হোক আমাদের এত কিছু লাগবে না আমি যে তিনটা স্টেপ দেখাইলাম এই তিনটা স্টেপটাই আপনারা মনে রাখেন যে এটার কাজ হচ্ছে এটা এটার কাজ হচ্ছে এটা আরগুলোর কোনো দরকার নেই এখন আপাতত তো আমরা এখন মূল কাজে চলে যাব এখান থেকে হোম পেজে আসবেন এখান থেকে ওভার ভিউতে যেতে পারেন অথবা ক্যাম্পিনে যেতে পারেন ঠিক আছে ক্যাম্পিন ক্যাম্পিন থেকে আমরা এখান থেকে একটা নতুন ক্যাম্পিন রান করতে পারি ঠিক আছে তো আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন এখান থেকে ক্লিক করতে পারি ক্রিয়েট ক্রিয়েট থেকে নিউ ক্যাম্পিন আমরা ক্লিক করব যেহেতু আমাদের এটা ইউটিউব ভিডিও ক্যাম্পেইন বা ভিডিও অ্যাডসের জন্য বা ভিডিও প্রচার করার জন্য এই ক্যাম্পেইনটা রান করব অনেকজন আছে এই অ্যাডটা রান করে এটাতে খুব একটা প্রফিটেবল হয় না আপনারা যেটা করবেন এখান থেকে ব্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস অ্যাডটা রান করবেন এখানে হলো সেলস শুধুমাত্র সেলস মানে বিক্রি করার যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনার এই অ্যাডটা রান করতে হবে যদি মানে কোনো সেলার মানে বিক্রেতার যদি আপনার ইনফরমেশন দরকার পড়তে পারে যেমন phone number email address personal info যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে ওয়েব ট্রাফিক শুধুমাত্র উদ্দেশ্য থাকবে আপনার ওয়েবসাইটে মানুষজন বা ট্রাফিককে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তাহলে আপনাকে এই এই অ্যাডটা রান করতে হবে product and brand product and ব্র্যান্ডের জন্য যদি মানে প্রচার করার জন্য শুধু মানে আপনার প্রোডাক্ট মানে বিক্রিও হবে আবার ব্র্যান্ড প্রচার করবেন ঠিক আছে তো এটা আপনি এটার উদ্দেশ্য থাকে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস শুধুমাত্র আপনার ব্র্যান্ডটাকে মানুষের ডিস মানে কেনার উদ্দেশ্য থাকবে না শুধু প্রচার করার উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য থাকবে তো শুধু এটা যদি হয় তাহলে আপনি এটা করবেন আর অ্যাপ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপ যদি ইনস্টল করতে হয় ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এ অ্যাডটা রান করতে হবে এগুলো আরও কিছু আছে তো আমরা আমাদের যেহেতু ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করা দরকার এটা হচ্ছে এগুলা বাদ দিলে আবার বলবেন যে হয়তো অনেক কিছু মাইন্ড করতে পারেন এখানে হচ্ছে মানে লোকাল স্টোর ভিজিট ঠিক আছে আপনার ধরেন একটা সেলুন আছে বা একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাচ্ছেন যে আমার বপরে হচ্ছে আমার বাড়ি বা আপনার টাঙ্গাইল হতে পারে অথবা ঢাকাতে হতে পারে যে কোনো একটা সিটি বা উত্তরায় ধরেন আপনার একটা বিজনেস তো আপনি চাচ্ছেন যে শুধু উত্তরাই শুধু উত্তরাই আপনি এই বিজনেসটাকে প্রচার করতে চাচ্ছেন অন্যথায় অন্য কোনো জেলা বা অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি এটা প্রচার করতে চাচ্ছেন না তাহলে আপনার এই অ্যাডটা রান করতে হবে ঠিক আছে এটা হচ্ছে যদি এগুলোর মেয়েদের কোনোটাই যদি আপনার না পড়ে বা আপনার সাথে না যায় তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে ঠিক আছে create and campaign without goal অডি গাইডেন্স তো এখান থেকে আমরা যেটা করব ইউটিউবের জন্য ভিডিও অ্যাড রান করব তো আমরা এখান থেকে এটা ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম কিন্তু আমরা সেকেন্ড ব্যান্ড অ্যাওয়ারনেস এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব যেহেতু আমাদের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন রান করার দরকার নাই আমরা ভিডিও ভিউ বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব এখানে দেখেন reach and engage view on YouTube এটা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ভিডিও রিস ক্যাম্পেইন ঠিক আছে এখানে অনেকগুলো ক্যাম্পেইন টাইপ আছে তো আপনারা কোনো কিছু জানার দরকার নাই শুধু মনে রাখেন যে প্রথমটা এখানে প্রথমটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে এটাও প্রথমটা সিলেক্ট করে দেবেন এখানে বলতেছে bumper ad skippable ads and stream or mix ad তার মানে বাম্পার অ্যাড কোনটা এগুলো আসলে বোঝাতে গেলে অনেক ডিটেলস আমাদের টাইম এমনি অনেক বড় হয়ে গেছে তো আমরা প্রথমটা সিলেক্ট করবেন আপনি ভিডিও রিস ক্যাম্পেইন আর নিচেরটা সিলেক্ট করবেন হচ্ছে এটা ঠিক আছে বাম্পার অ্যান্ড স্কিপ মানে skippable in stream or mix ad তো এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব তো আমি এটা কেটে দিই সেকশনটা তো তো ক্যাম্পিন নেম ক্যাম্পিন নেমটা আপনার মনে যেটা ভাল লাগে সেটা দিতে পারেন ধরেন আমি চাচ্ছি যে এটা আমি দিলাম হচ্ছে video ads campaign video ads campaign তো এটা একটা তারিখ দিয়ে রাখলাম কারণ তারিখ দিলে আমার মনে থাকবে যে এই অ্যাডটা আমি অমুক তারিখে রান করছি এটা হচ্ছে ভিডিও অ্যাড ক্যাম্পেইন এটা দিলেন আপনি যে কোনো নামই দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে বিট বিট স্ট্র্যাটাজি এটা আপনি ম্যাক্সিমামটাই রাখবেন তো যেটা আছে বাই দেফল এটাই থাকবে তো আপনি নিচের দিকে আসবেন এটা টোটাল বাজেট আপনার এই বাজেটটা কি টোটাল হবে না ডেলি বাজেট হবে আপনি যদি চান ডেলি বাজেট করতে পারেন চাইলে আবার টোটাল বাজেটও করতে পারেন ধরেন আপনি যদি বলেন যে না আমি চাচ্ছি যে আমি একটা বাজেট দিয়ে আমি চলে যাব তো এই বাজেটটা শেষ হয়ে গেলেই আর আমার অ্যাডটা রান করার দরকার নেই অটোমেটিকলি যেন বন্ধ হয়ে যায় ঠিক আছে মেনটেন করার জন্য একটা ঝামেলা না থাকে তাহলে আপনাকে টোটাল বাজেটটা সিলেক্ট করে অ্যাডটা রান করে দেবেন আর যদি মনে করেন না আমার ডেলি বাজেটটা সিলেক্ট করব আমি ডেলি মনিটরি করব যে কীরকম অ্যাডটা চলতেছে তো আমার যখন খুশি আমি বন্ধ করে দেবো তাহলে আপনি ডেলি বাজেটটা সিলেক্ট করবেন আমি ডেলি বাজেট দিলাম হচ্ছে পঞ্চাশ ডলার অথবা বিশ ডলার বিশ ডলার দিলাম এটা হচ্ছে ইন টাইম এটা শেষ হবে কবে সেটা আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন যেমন আমি এখান দিছি নন আমার কোনো ডেট নেই আমি যখন খুশি সিলেক্ট করতে পারবো অথবা আপনি নির্দিষ্ট একটা টাইম সেট করে দিতে পারবেন যে এখানে আজকে হচ্ছে তেরো তারিখ এটা হচ্ছে বিশ তারিখে বা উনিশ তারিখে এটা শেষ হয়ে যাবে তাহলে আপনি উনিশ তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন উনিশ তারিখ এখানে সিলেক্ট করে দিলে হয়ে যাবে ঠিক আছে তো আমি ননি দিয়ে রাখলাম তো নেটওয়ার্ক নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে আপনার ভিডিওটা কোন কোন মাধ্যমে বা কোন কোন প্ল্যাটফর্মে শো করবে সেটা এখানে বাই ডিফল্ট দুইটা দেওয়া আছে দুইটাই থাকবে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই তো এটা হচ্ছে লোকেশন লোকেশনটা হচ্ছে আপনার ভিডিওটা কোন কোন কান্ট্রিতে বা কোন কোন জায়গায় আপনি প্রচার করবেন সেটা আপনি এখান থেকেই করতে পারেন ধরেন আমার এখানে বাংলাদেশ আছে আমি টোটাল বাংলাদেশ এটা অ্যাড্রেস আর্ন করব আপনি চাইলে এখান থেকে অন্য অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি চাইলে বাংলাদেশটা ডিলিট করে দিতে পারেন অথবা স্পেশাল কান্ট্রি আপনি সিলেক্ট করতে ধরেন আমি চাইতেছি ইউএসএ ইউএসএর জন্য তাহলে আমি ইউএসএটা সিলেক্ট করে দিলাম তাহলে কি হবে এখানে শুধু ইউএসএর মানুষের কাছে প্রচার হবে ঠিক আছে শুধু ইউএসএর মানুষের কাছে এই অ্যাডটা যাবে এখন চাইলে আপনি দুইটা তিনটা চারটা কান্ট্রিও এখানে সিলেক্ট করতে পারেন ইউএসএ গেল এবার ধরেন আমি চাইতেছি ইন্ডিয়াতে সিলেক্ট হবে তো ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম তাহলে আমার এখানে দুইটা কিন্তু কান্ট্রি হয়ে গেল দেখেন দুইটা তো আপনি চাইলে আরও করতে পারেন ধরেন আমার এই কটা আমি ইন্ডিয়াতে চাচ্ছি না তাহলে ইন্ডিয়াতে তুলে দিলেন এখান থেকে ক্রোজে ক্লিক করে তো আশা করি আপনি লোকেশনের বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি কোন ভাষায় এটা আপনার ভিডিওটা কোন ভাষায় ঠিক আছে সে ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমার যেহেতু আমি বাংলাদেশের জন্য অ্যাড রান করতেছি তো আমি আগে আমার ল্যাঙ্গুয়েজটা আগে বাংলাদেশটা সিলেক্ট করে দিই আমার ইউনাইটেড স্টেটসের দরকার নাই আশা করি টাইপটা আপনি সিলেক্ট করতে পারবেন যদি আপনার বাইরের জন্য হয় আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজটা আমি দিয়ে দিলাম বাংলা বেঙ্গলি আপনি চাইলে এখানে যদি ভিডিওটা ইংলিশে হয় তাহলে ইংলিশ সিলেক্ট করে দিবেন তো ইনভেন্টরি টাইপটা আমরা এখান দেখি এটা হচ্ছে তিনটে ইনভেন্টরি টাইম আছে মানে এখানে হচ্ছে মানে দেওয়াই আছে কি কি পারবেন এই অ্যাডের ভিতরে কি কি চলবে এই অ্যাডের ভিতরে এই অ্যাডে আমাদের সর্বোচ্চ ভিউ আসবে কিন্তু সেটা ইললিগাল সাইটগুলোতেও চলে যাবে যেগুলো আসলে মানুষ ওইখানে আমাদের অ্যাকুরেট পার্সন থাকবে না এত কিছু জানার দরকার নাই আপাতত আপনি মাঝখানে দেয় এটা ইউটিউব নিজ থেকে রিকোয়ারমেন্ট মানে রিকোয়েড করে রাখছে যে এটা আপনি দিবেন এগুলোতে খুব একটা কাজে আসে না তো আপনি সবসময় তিন নাম্বারটা মানে মাঝখানেরটাই সিলেক্ট করবেন করে অ্যাডটা রান করবেন তো আমরা নিচে দিকে আসি এক্সক্লোরিড টাইপ তো এখান থেকে আপনার ভিডিওটা কোন কোন মাধ্যমে চলবে না সেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ধরেন embed YouTube video embed YouTube ভিডিওতে চলার দরকার নাই লাইভ স্ট্রিম যে ভিডিওগুলো আছে মানে লাইভ স্ট্রিম করতেছে ওদের ভিডিওতে নিচে আমাদের ভিডিও চলার দরকার নাই ঠিক আছে এই দুইটা সিলেক্ট করে দিয়ে কমপ্লিটলি করে এখান থেকে বেরিয়ে পড়বেন ওকে এখানে রিলেটেড ভিডিও আপনার ভিডিওর নিচে ঠিক আছে অন্য আমাদের আরও ভিডিও কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে ধরেন আমার ভিডিও হচ্ছে একটা ভিডিও আমি প্রচার করবো তার নিজ শো করবে ঠিক আছে ধরেন আমার ইউটিউবে চলে যাই এই অ্যাপটা কিন্তু একটু চালাইতে একটু সমস্যাই আছে ঠিক আছে মানে হ্যাপা আছে অনেক তো কাজটা একদম সহজ আপনি যদি একটা প্র্যাকটিস করেন না একবার যদি করেন একটা ভাইয়ের জন্য তাহলে আর কোনো সমস্যাই হবে না তো আমি চাচ্ছি যে আমার ভিডিও হচ্ছে কোনটা দেওয়া যায় ওকে আমি চাচ্ছি ফেসবুক প্রমোশনে এই ভিডিওটা আমি প্রচার করব ঠিক আছে এটা আমার উদ্দেশ্য হচ্ছে প্রচার করা ওকে এটা আমি একটা ব্রাউজারে রাখি আজকে নেটে প্রবলেম করতেছে যে দিনকার শুরু হয় না সবই একসাথে শুরু হয় তো আমার ইচ্ছা হচ্ছে এই ভিডিওটা আমি প্রচার করবো এটা আপাতত থাক আমি স্টকে রেখে দিলাম ঠিক আছে আমি চাচ্ছি এই ভিডিওটাও এখানে সাজেস্ট শো করবে এই দুইটা ভিডিও আমি এই দুইটা ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আমি অ্যাডে নিয়ে আসি এখান থেকে পেস্ট করি ইউআরএলটা তো আমি এখানে একটা আসলো প্রথম ভিডিওটা এটা আমি কেটে দিলাম দ্বিতীয় ভিডিওটা আমি চাচ্ছি যে দ্বিতীয় দ্বিতীয় ভিডিওটা হচ্ছে এটা তো আমি এটা ইউআরএল আপনি কমপক্ষে ছয়টা না পাঁচটার মতো ইউজ করতে পারবেন তো আমি সবসময় তিনটে ইউজ করি পাঁচটা ভিডিও এখানে রিলেটেড ভিডিও ইউজ করতে পারবেন তো আমি চাচ্ছি না এ কটাই থাক তো এটা ডান করে দিবেন আপনি আরও কিছু অ্যাড করতে করে নিতে পারবেন আশা করি তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডান দিয়ে দিবেন আপনি তো এটা আমাদের রিলেটেড ভিডিও কমপ্লিট হয়ে গেল আমাদের এখন আরও কিছু অপশন বাস আছে অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিং দেখি এখানে ডিভাইস আপনি এই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এটা ওয়াল ডিভাইস আছে আপনি চালিয়ে স্পেশাল ডিভাইস দিতে পারেন অবশ্য আমি যখন অ্যাড ক্যাম্পিন রান করছি তখন আমার টিভি স্ক্রিন থেকে আমার কোনো ফলই আসে নাই ট্যাব থেকেও আসে নাই শুধু মোবাইল থেকে দিতে পারেন অথবা কম্পিউটার থেকে দিতে পারেন মোবাইল দিবেন সবসময় বেশি কারণ মোবাইলটা দেখে সবথেকে বেশি তো আপনি চাইলে এই দুইটা দিতে পারেন কম্পিউটার অ্যান্ড মোবাইল ঠিক আছে এই দুইটা দিয়ে দিন আপাতত তো এটা আমি এখান থেকে তুলে দেই ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি এরকমই থাকবে মানে ওকে মানে এই একটা দিনে একটা মানে একটা বিয়রের কাছে কয়বার যে মানে দেখাইতে পারি সেটা তো ফ্রিকোয়েন্সিটা আপনি একবার দিয়ে দিয়েন পার ডে অথবা পার উইক অথবা পার মান্থ ওকে পার উইক একবার অথবা দুইবার এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো শিডিউল অ্যাড শিডিউল এটা হচ্ছে স্পেশাল শিডিউল যেটা বলে থাকি যে আপনার ভিডিওটা ধরেন আপনি নির্দিষ্ট সপ্তাহে সাত দিন সপ্তাহে হচ্ছে সাত দিন সাত দিনের ভিতরে আপনি চাচ্ছেন যে শুধু শুক্রবার আর শনিবার অ্যাড চলবে আর বাকি দিনে অ্যাড চলবে না তাহলে এখান থেকে সেই দিনটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে শিডিউল করে নিতে পারেন তো এটা আমাদের লাগবে না আমি এটা ই করে দিই থার্ড পার্টি এটা যেরকম আছে এরকমই থাক তো এবার অ্যাড গ্রুপ নিন আপনি সেমভাবে গ্রুপের একটা নাম দিতে পারেন আমি এটা হচ্ছে ভিডিও অ্যাডস একটা নাম দিয়ে দিলাম ওকে ভিডিও অ্যাডস এবার আসি হচ্ছে ডেমোগ্রাফিতে ডেমোগ্রাফিতে যাই আপনি কাদের কাছে এই লোকেশনটা বা এই মানে কোন মানুষগুলো আপনার ভিডিওটা দেখবে তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন ধরেন আমার ভিডিওটা আমি যদি দেখাই আপনাদেরকে আমি আমার ইউটিউবে যেতে হবে ওকে ধরেন দেখা তো যাবে না আমার ভিডিওটা দেখে হচ্ছে মানে আঠারো থেকে শুরু করে চুয়াল্লিশ বছর পর্যন্ত মানুষ আমার ভিডিওটা সবথেকে বেশি দেখে তো আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন আমার এটা লাগবে না তো আমি এখান থেকে চুয়াল্লিশ পর্যন্ত সিলেক্ট করে দিলাম বাকিগুলো দরকার নাই আপনি চাইলে এগুলোও চেঞ্জ করে নিতে পারেন শুধু মেয়েদের দেখাতে চাইলে যদি আপনার ফ্যাশন রিলেটেড বিজনেস হয় তাহলে আপনি শুধু মেয়েদের দিলে মানে ফিমেল দিয়ে দিলেন বাকিগুলো তুলে দিলেন আপনার ইচ্ছার উপর নির্ভর করবে সব কিছু ঠিক আছে এগুলো আপনার উপর নির্ভর করবে তো এটা দিয়ে দিলেন তো এখানে আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন অথবা অ্যাডুয়েস আমরা ওই ইন্টারেস্টেড পার্সনগুলো আমরা খুঁজে বের করতে পারি ধরেন আমাদের ভিডিওগুলো ইন্টারেস্টেড পার্সনগুলো দিই ওকে ইন্টারেস্টেডগুলো আমি নিতে পারি এখান থেকে ধরেন আমার ভিডিও যারা চাচ্ছি যে আমার ভিডিওটা হচ্ছে এডুকেশনাল ওকে দেখি এডুকেশনাল কোনো কিছু পাই কিনা টেকনোলজি ওকে টেকনোলজি আমাদের সাথে যায় আমি টেকনোলজিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তাহলে শুধু টেকনোলজি রিলেটেড যেগুলো মানুষ আছে তাদের কাছে এই ভিডিওগুলো শো করবে ওকে তার মানে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম ওকে তো কিওয়ার্ড এখানে তিনটা আছে কিওয়ার্ড টপি প্লেসমেন্ট আপনি তিনটার যে কোনো একটা দিয়েও কিন্তু আপনি অ্যাড রান করতে পারেন অথবা তিনটাই আপনি সিলেক্ট করে অ্যাড রান করতে পারেন যদি কিওয়ার্ড দিয়ে যদি চান আপনি মানুষগুলোকে টার্গেট করতে পারেন অথবা টপিকের উপর বেস করে আপনি টার্গেট করতে পারেন অথবা প্লেসমেন্টের উপর বেস করে টার্গেট করতে পারেন তো এখানে কিওয়ার্ড যদি আপনার যদি না জানা থাকে তাহলে এখান থেকে আপনার ধরেন আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই দেখি নেয় কি না অথবা আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন দিনটারে চাপ দিলে ওরা কিওয়ার্ড কিছু বের করে দেওয়ার কথা ওকে হয় নাই না ওকে এখানে দেখেন মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড চলে আসে এগুলো কোনো কাজেরই নেই আর আসলে তো আপনি এখান থেকে ওইভাবে আপনি ওই যে গুগল অ্যাডক থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করে সেগুলো এখানে এখানে প্লেসমেন্ট করে দিবেন যেমন আমি এখান থেকে দিতে পারি হচ্ছে আমাদের এই ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আগ্রহ করেন আমি দিয়ে দিতেছি ডিজিটাল মার্কেটিং নিচে স্টিক করলেন social media social media marketing আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এই শিট মার্কেটিং তারপরে দিলেন হচ্ছে ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং এগুলো কিওয়ার্ড ইউটিউব এগুলো লিখে যে যারা যারা সার্চ করতে পারে তো আপনি এভাবে দিতে পারেন ঠিক আছে ইউটিউব মার্কেটিং তারপরে digital marketing social media marketing YouTube marketing Facebook দিয়ে ফেসবুক মার্কেটিং এমনি আমি কয়েকটা কিওয়ার্ড ধরেন দিয়ে দিতেছি Facebook marketing social media marketing online income online income online job এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে অনলাইন জব আরও অনেক কিছু থাকে আপনি যে ইচ্ছা মতে যত খুশি আপনি এখান থেকে দিতে পারেন দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসি টপিক টপিকটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমরা আবার কোন কোন টপিকে এগুলো শো করবে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন ধরেন যারা স্পট তাদেরকে দেখাতে চাচ্ছেন তারপরে নিউজ এগুলো আপনি এখান থেকে টার্গেট করতে পারেন ঠিক আছে ধরেন আপনার গেমার গেম যারা খেলতেছে তাদেরকে দেখাতে পারেন তো আমি চাচ্ছি এটা দিয়ে দিই বাপরে ওকে এটা যাবে না কম্পিউটার ইলেকট্রনিক্স তো আরও দেখেন ইমপ্রেশন আরও কমে আসলো ঠিক আছে তো আপনি কিওয়ার্ডের উপর ফোকাস করতে পারেন ধরেন আমি কিওয়ার্ডগুলো ডিলিট করে দিই আমি চাচ্ছি যে টপিকের উপর দেখি আমি আমি কিওয়ার্ড দিয়েও আপনি ফোকাস করতে পারেন আমার ইম্প্রেশন কমে আসছে তো আমি চাচ্ছি যে ট্রফিকের উপর আপনি চাইলে সিলেক্ট করতে পারি টপিক ধরেন আমি কিছু ট্রফিক দিই কম্পিউটার ওকে এটাতে দিতে পারি ফিনান্সিয়াল জব অ্যাপ এডুকেশন ওদেরকে দেখাতে পারি শপিং ওকে আপাতত এইগুলাই থাক আমি আর চাচ্ছি না অন্য কোনো কিছু দিয়ে আপনি চাইলে আপনার কিওয়ার্ড দেওয়া প্লেসমেন্ট করতে পারেন অথবা এটা তুলে দিই প্লেসমেন্ট এবার চাইলে আপনি অন্যের ভিডিওতেও আপনার ইউটিউবের ধরেন ইউটিউবের ভিডিওতে অন্যজনের ভিডিওতে আপনি এটাই প্লেসমেন্ট করতে পারেন ধরেন আপনার ইলিটেড কোনো ভিডিও চান যে ধরেন আমাদের ফ্রিলান্সার নাসিফ সাহেবের ভিডিওর নিচে আমার ভিডিওটা অথবা তার ভিডিওতে শো করাবেন তাহলে এখানে ওই ভিডিওর ইউআরএলটা দিয়ে দিবেন তাহলে ওই ভিডিওতে আপনার একটা চলবে আশা করি বুঝতে পারছেন তো এটা হল প্লেসমেন্ট এটা আমার লাগবে না আমি আপাতত এটা দিয়েই করে ফেলি তো আপনার ভিডিওটা যে ভিডিওটা অ্যাডটা রান করবেন আমার ভিডিওটা হচ্ছে এটা তো আমি এখান থেকে ভিডিও দিলে ওকে এটা লাগবে না আমার ভিডিও হচ্ছে Facebook marketing Facebook marketing okay আমার ভিডিও হচ্ছে আমি চাচ্ছি এই ভিডিওটা অ্যাড রান করবো আমি এটা টাইটেলটা কপি করি দেখি টাইটেলটা কপি করলে আসে কিনা কখনো কখনো লিঙ্ক এখানে কাজ করে না দেখেন আমাদের ভিডিওটা এখানে শো করছে ঠিক আছে আমাদের ভিডিওটা হয়ে গেছে ভিডিওটা এখানে চলে আসছে এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারেন আপনি যদি আপনার ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ভিডিও পাবলিশ করছেন সেই ভিডিও থেকে আপনি প্রোডাক্ট সেল করবেন তাহলে ওয়েবসাইটে দিয়ে দিবেন ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে দিয়ে দিই এখান থেকে তো এটা দিয়ে দিবেন আমি এই ওয়েবসাইটেও চাচ্ছি ডিসপ্লে ওকে এখানে আমি চাইলে কল্লাও বাটন সেট করতে পারি এগুলো বাটন দেওয়ার দরকার নাই খল করার দরকার নাই তো দেখছেন ওইটা লাগবে না আমার অটোমেটিক ইউজিং ভিডিও ওকে এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারেন অ্যাড কি দেওয়া যায় Facebook Facebook marketing okay Facebook marketing এবার বিডিং মানে বিট এবার এখানে আপনি এখানে কি লেখছে দেখেন your targeting CPA cost per thousand impression মানে প্রতি থাউজেন্ড ইমপ্রেশন মানে এক হাজার ইমপ্রেশনের জন্য আপনি কত পার্স মানে কতটা সিপিসি দিতে চান ওকে আমি দিয়ে দিলাম বিশ সেন্ট বিশ ডলার হয়ে গেল এখানে ওরা আবার সাজেস্ট করতেছে আমার যে অ্যাডটা ডিমান্ড অনেক বেশি না ডট টোয়েন্টি এই নাই কিনা ওকে ম্যাক্সিমাম দিতে বলতেছে হচ্ছে এক ডলার তো আমাকে এটাই দিতে হবে কিছু করার নাই আমাদের এক ডলার বত্রিশ সেন্ট ওকে পারফেক্ট এটা দিয়ে দিলাম আর কোনো কিছু দরকার নাই সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে এখানে আপনি কুমাই দিতে পারবেন কিন্তু আমাদের এখন বেশি যাচ্ছে কেন সব তো ঠিকঠাকই আছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিওয়ার্ডগুলো কাজ করতেছে মেবি ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওটা আমি চেঞ্জ করে দিই তো ভিডিওটা চেঞ্জ করে দিলে দেখি সিপিসি কমে কিনা ধরেন ভিডিও এডিটিংয়ের এটা দিই তো এটা প্লেসমেন্টটা ওকে এই যে সিপিসি এবার কত আসে এটা লাগবে না সেম আসে তাহলে দরকার কি হলো তো এটাই থাক এটা হচ্ছে এডিটিং ভিডিও এডিটিং একটা নাম দিয়ে দিলাম এমনি ad name video editing video editing দিয়ে বিডিং দিয়ে দিই হচ্ছে জিরো দশমিক টোয়েন্টি সেন্ট এটা যেরকম আছে থাক ওর মতো campaign might not service because your bid to try in case you're targeting CPC. Okay এটা দিয়ে আমি ক্যাম্পেনে ক্রিয়েট করে ফেলি ক্রিয়েট ক্যাম্পেনেতে ক্লিক করলাম এবার বলতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে আমার অ্যাড সব কিছু ঠিকঠাক এখান থেকে আপনি দেখতে পারবেন চাইলে এডিটও করতে পারেন এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর এবার আসি হলো বিলিং ইনফরমেশনে ঠিক আছে তো আমি ক্রিয়েট অ্যান্ড ক্যাম্পেনিতে ক্লিক করি আমাদের অ্যাডটা রান হয়ে গেছে আপনার ডিপোজিট কিন্তু থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু অ্যান অ্যাড রানের গ্রিন হয়ে রয়েছে আর এটা কিন্তু পজ অবস্থায় আছে ঠিক আছে স্টেবল মানে স্ট্যাটাসটা অবশ্যই অ্যানেবল করে দিতে হবে অ্যানেবল করতে গেলে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন বলে দিয়েছে start running your ads enter the your billing information তার মানে আমরা এখনও টাকাই অ্যাড করি নাই তাহলে কিন্তু আমাদের অ্যাডটা রান হবে না বলতেছে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে you can not show ad আপনি কোনো প্রকার অ্যাড শো করাতে পারবেন না কারণ হচ্ছে আপনার বিলিং ইনফরমেশনটা এখনও পূরণ হয় নাই তো এটা আপনাকে ফিক্স করার জন্য এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা এখান থেকে চলে যায় সামারিতে যায়ও কিন্তু আপনি বিলিং ইনফরমেশনটি ইনফ মানে কমপ্লিটলি করে দেওয়ার পরে এটা অ্যানেবল করে দিবেন দিয়ে এখানে দুইটা অপশন দেখবেন এটা হচ্ছে অ্যাডস নিচে দেখবেন আবার অ্যাডস আছে একটা এখানেও দেখবেন যে অ্যানেবল করা আছে কিনা পজ করা আছে এটাও অ্যানেবল করে দিবেন eligible okay eligible sorry eligible করে দিবেন তারপরে হচ্ছে এই দুইটা হলে হয়ে যাবে অ্যাড গ্রুপ অ্যাড ক্যাম্পেইন এটা দিলে ইলিজিবল হয়ে গেলে আপনি একটা রান করতে মানে রান হয়ে যাবে আর কি এইটুকুই কাজ এই কাজের কিন্তু চাহিদা অনেক আর বেশি কিছু জানার প্রয়োজন নাই জাস্ট স্টেপটা আপনি জানতে পারলে আশা করি এই অ্যাডটা খুব ভালোভাবে রান করাইতে পারবেন আমার যেহেতু অ্যাডের দরকার নেই আমি পজ করে দিই আমি চাইলে অ্যাডটা এখন আমি চাইলে ডিলেটও করে দিতে পারবো তো এটা পসি থাক আবার ভিতরে যাই এটা রিভিউ তো থাকবে এখানে দেখছেন ads can not be review এটা রিভিউ তো যাবে না ঠিক আছে রিভিউ তো যাইতে গেলে টাকা দিতে হবে এগুলো তিনটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাডটা রান হবে তো এটা হচ্ছে ওভারভিউতে আপনি দেখতে পারবেন এগুলো সবই একটু ঘাটাঘাটি করবেন আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ আসাদ ভাই কোনো প্রশ্ন হ্যালো নাই আপাতত নাই না মানে অ্যাকাউন্ট তৈরি তৈরি করতে তো পারবেন নাকি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা অ্যাড এমনি রান করবেন ঠিক আছে এমনি রান করবেন করে দেখবেন যে এখানে কি কি চাইতে পারে বা এখানে কি কি হয় দেখলে আশা করি একদম পরিষ্কার হয়ে যাবে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে Hello? ও আমি তখন ভুলে গেছিলাম কিওয়ার্ড টাইপ হয় তো হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে বট ম্যাচ কিওয়ার্ড আর একটা হচ্ছে ফেস ম্যাচ কিওয়ার্ড আর একটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ঠিক আছে তো আমরা মানে ফুল অ্যাড ক্যাম্পেইন মানে গুগল অ্যাডের সম্পূর্ণ যেদিন শিখব আমাদের অনেকগুলো অ্যাড ক্যাম্পেইনের উপর ক্লাস হবে তো shopping ads Google search campaign তারপরে হচ্ছে আপনার ইয়াহু অ্যাডস বিং অ্যাডস এগুলো কেমনে করতে হয় সেগুলো যখন শিখবো তখন আসলে এগুলো আর একটু পরিপূর্ণভাবে শিখতে পারবেন কিওয়ার্ড রিসার্চ সব কিছু আছে তো যাই হোক আজকের মতো আমরা ভিডিও এডিটিংটা শেষ করে দিলাম তো আমরা এখান থেকে আজকের ক্লাস শেষ এখানেই স্টপ করে দিই